হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে ফেসবুক পেজ নিয়ে কিছু কথা বলতে চাই ফেসবুক পেজ দু থেকে খুবই প্রবলেম শুরু করেছে যেমন ধরেন আপনি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন কিন্তু আপনি যখন ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে আপনার মানে ফেসবুক থেকে একটি আপনার মেসেজের মতো আসতেছে সেটা হচ্ছে যে আপনি অলরেডি অনেকগুলো পেজ খুলে ফেলেছেন যার কারণে আপনি আর পেজ খুলতে পারবেন না আপনি অনেকভাবে ট্রাই করবেন দেখবেন পেজ আর খুলতে পারছেন না মোবাইল থেকে এই একটি প্রবলেম আমি ভালোভাবে মানে আমি দেখেছি তো যার কারণে আমি আপনাদেরকে এই আপডেটটি দিচ্ছি যারা পেজ খুলতে চাচ্ছেন তারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কিভাবে কারেক্টলি পেজটি খুলতে হয় আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেজ খুলতে গেলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন <clears throat> বন্ধুরা যেমন ধরেন আমি এখানে গেলাম আমার ফেসবুকে যাওয়ার পরে তারপর আমি ওপরে গেলাম ওপর থেকে আপনারা হয়তো জানেন পেজ কীভাবে খুলতে হয় আমার প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে এখানে একটা পেজ অপশন আসবে এই যে পেজ এই পেজে যখন আমি ক্লিক করব তো পেজে ক্লিক করার পরে উপরে দেখবেন একটি অপশন আসবে ক্রেট এবং এখানে আসে লাইক পেজ ইনভাইটস আপনি ক্রেটে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে ক্রেট ইউর পেজ তো আপনি যখন ক্রিয়েট ইউর পেজ দিয়ে আপনি এরকমভাবে স্ক্রলিং করে স্ক্রলিং করে এভাবে লাস্ট পার্টে আসবেন ক্রিয়েট ইউর পেজ তারপর আপনি গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে অলরেডি চলে এসেছে যে what's the name of your page তো আপনি যখন নাম দিবেন ধরেন আমি ফর এক্সাম্পল হিসেবে একটি নাম দিয়ে দিলাম ধরেন এরকম কিছু একটা আমি একটা দিয়ে দিলাম এনিথিং <clears throat> আমি একটা নাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য এটা দিচ্ছি তারপরে আপনি যখন নেক্সট করবেন নেক্সট করার পরে আপনি একটা ক্যাটাগরি তো দিতে হবে আপনাকে যে আপনি আপনার পেজটা আসলে কোন ক্যাটাগরি আপনার হতে পারে এটা ব্লগিং হতে পারে সেটা মিউজিক ভিডিও হতে পারে সেটা হেলথ অ্যান্ড বিউটি হতে পারে গ্রোকেরি হতে পারে তো আমি দেখা যাচ্ছে এখানে দিয়ে দিলাম একটা আপনার হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারবেন যেটা লিখবেন সেটাই আসবে আমি এখানে লিখলাম ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপরে আরও আনুষঙ্গিক কিছু এক্সট্রা দিয়ে দিলাম ধরেন গ্রোকিডি স্টোর মিউজিশিয়ান বা ব্র্যান্ড এই তিনটা অপশান আমি চালু করে দিলাম এখানে সর্বোচ্চ তিনটা আপনি সিলেক্ট করতে পারবেন তো তারপর আমি যখন বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করবেন যখন আমি যে এখানে ক্রেট অপশনে আছে এই ক্রেট অপশনে যখন আমি ক্লিক করব আমি যখন অলমোস্ট কাছাকাছি আমার পেজ খোলার ক্রেট অপশনে ক্লিক দিলে দেখবেন এই একটা প্রবলেম তৈরি হচ্ছে এই দেখেন you have created too many page আবার আমি আপনাদেরকে দেখাই যারা দেখতে পাচ্ছেন না বা দেখেননি আবার দেখাচ্ছি এই যে you have created too many page recently তো আপনি চাইলেও পারছেন না যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য দেখেন এই যে আপনার হচ্ছে ক্রেটের নিচে অনেকগুলো আপনার হচ্ছে সিগন্যাল আছে এই আপনার যে পার্টগুলো আছে আপনি <clears throat> যখনই আপনি পেজটা যত আপনি আপডেট বা আপনি পেজটা খোলার পর যত আপনি আপডেট করতে চাচ্ছেন করতে পারবেন যদি পেজটা আপনাকে খোলার অনুমতি দিত কিন্তু আপনি এই যে ক্রেট পর্যন্ত আপনি সীমাবদ্ধ যার কারণে আপনি পেজটি খুলতে পারছেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুই সালের যে সবচেয়ে বড় প্রবলেম পেজ খুলতে গেলে যে প্রবলেমটি হচ্ছে সেটি আপনাদেরকে দেখালাম যারা জানেন না তারা <clears throat> জেনে নিন আর চেষ্টা করবেন সবাইকে শেয়ার করার জন্য যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য আর আমার পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে পেজটি সঠিকভাবে খোলা যায় এবং কোন মাধ্যমে খোলা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারেক্টভাবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকেন আল্লাহ হাফেজ